ফ্রি ফায়ারে নতুন একটা ইভেন্ট আসলো নতুন না আগেও এসেছিল এই ইভেন্টটাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে যেমন গোল কার্ড এসপি কার্ড নাম চেঞ্জ করা কার্ড ওয়াল ত্রিশ দিনের জন্য দেবে এই ইভেন্টের সম্পূর্ণ কিছু জানতে চাইলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন লাইকও করে দিন আপনার মর্জি আপনি এদের করে দিতে পারেন আমার অনেক উপকার হবে চলুন ভিডিওতে যাই গেম ওপেন করে এমন ট্যাবেসে ক্লিক করে ইন্ডিয়া সিলেক্ট করে কন্টিনিউ করে এমন ইন্টারফেসে দেখবেন এরপরে ক্লাস করে পার কিলে পাঁচ বুয়া নিলে দশ ব্যাটারাল গেমে বুয়া নিলে দেড়শো সেকেন্ড আসলে একশো থার্ড আসলে পঞ্চাশ পার কিলে দশ করে দেবে এভাবে উপরে সব রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবেন আপনারা সবাই